নাম রাখছে রে বাবা একশো তিরিশ বছর হইলে কইব শিশু মিয়া আরে শিশু মিয়া রে mashallah এগুলা তো এখন বাদ দিয়ে দিছি রে বাবা সবাই গাইলে দোষ নাই তাহিরি গাইলে দোষের অভাব নাই সো গাইস ফাইনালি আমাদের ভিডিওটা বানানো কমপ্লিট হলো তো ভিডিওটা দেখে আপনারা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই গ্রুপটাকে আর কি বেশি বেশি সাপোর্ট করবেন তো আপনারা কি বলবেন বলেন আর আমাদের এই বাবাকে মালাটা দেন দিলাম হাই রে হাই বাবা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন কিন্তু অবশ্যই অল করে রাখবেন ঠিক আছে টাটা বাই